আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা পিক ওয়ার্কারে রেডিটের নতুন একটি কাজ দেখব কাজটি আমরা অনেকেই পেয়ে থাকি যারা নতুন আছে তারা হয়তো অনেকেই বুঝি না কী করতে হবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি আমার প্রথমে আমরা পিক ওয়ার্কারে অ্যাকাউন্টে ঢুকে যাব যাওয়ার পর দেখেন আমি কাজটি হোল্ড করে ফেলেছি কারণ কাজটি আসলে খুব কম ছিল পঞ্চাশটি কাজ দিয়েছে বত্রিশটি শেষ তো হোল্ড না করলে হয়তো আমি কাজটি পেতাম না হয়তো প্রুফ সাবমিট করার সময় আমার কাজটি শেষ হয়ে যেত তো এখানে তারা অনেক কিছু বলেছে এত কিছু পড়ার দরকার নেই কেন এখানে পুরোটাই যদি আমি বলি এখানে তারা আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি চেক দিতে বলছে যে ঠিক আছে কি না তো আমরা একটু প্রথম থেকে বলি please take the following step the ensure that your Reddit account is not shadowbanned and more than three days old আমাদের অ্যাকাউন্টটা শ্যাডোভেন্ট থাকা যাবে না এবং আমাদের অ্যাকাউন্টটি শ্যাডোভেন্ট অবশ্যই থাকা যাবে না এবং তিরিশ দিন এর পুরনো একটি অ্যাকাউন্ট থাকতে হইবে তো must check if you are eligible for the ট্যাক্স টু অ্যাভয়েড প্ল্যানটি তারা বলছে যে এটা যদি শাস্তি এড়াতে চাই অবশ্যই আমাদের অ্যাকাউন্টে চেক দিতে হবে মানে আমাদের কাজটি যদি সঠিকভাবে আমরা পেমেন্টটা পেতে চাই অবশ্যই আমাদের অ্যাকাউন্টটি চেক দিতে হবে তো এখানে বলছে পুডিও রেডিট মানে আমাদের ওপেন ব্রাউজার ইন বা প্রাইভেট মোডে গিয়ে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে চেক দিতে বলছে তো আমাদের অ্যাকাউন্টটা কেমন হবে তার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে এই অ্যাকাউন্টটি যদি এরকম হয় তো আমরা আমাদের বুঝে নিব যে আমাদের অ্যাকাউন্টটি শ্যাডো প্যান্ট অথবা যদি এরকম হয় তাহলে ঠিক আছে আর যদি না হয় আসে তাহলে বুঝবেন যে শ্যাডো প্যান্ট অথবা সাসপেন্ড করে দিয়েছে তো এত কিছু দরকার নেই আমরা প্রথমে এই লিঙ্কটিতে প্রবেশ করব যেখানে কাজের কথা বলেছে তো প্রবেশ করলাম তারপর upvote this post give one free edit award you can find it over the right corner তো আমরা দেখেন একটি বিষয় আমরা এখানে একটি বোর্ড দিয়ে দিব দেওয়ার পর আমাদের অ্যাওয়ার্ড দিতে বলছে তো অ্যাওয়ার্ডটা কোথায় পাবো বলে দিয়েছে you can find it over the right corner তো আমরা এই রাইট কর্নার ফ্রি এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমরা ক্লেম এইখানে ক্লিক করব free award to give out এইখানে ক্লিক করার পর আমরা এইটাতে ক্লিক করে দিব দেখেন আমাদের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ এখানে মোটামুটি আমাদের কাজ শেষ এখন ভাইয়ার কি চেয়েছে এটা আমরা দিব তো এখানে একাই বলেছে যে এটা পুরো উপরে আমরা বলেলাম সেটাই বলছে তো লিঙ্ক ইয়ার প্রোফাইল তো আমি আমার প্রোফাইলগুলো এখানে কপি করা আছে তো আমি এখান থেকে সাবমিট করে দিব তারপরে বলছি user name of the person who post this যে ব্যক্তি এটি পোস্ট করেছে তার নাম ইউজার নেমটা দিতে বলছে তো এটাই তার ইউজার নেম এটা আমরা দিয়ে দিব টাইটেল অফ দ্য পোস্ট আমরা পোস্টের টাইটেলটি এখান থেকে কপি করে সাবমিট করে দিব তারপর did you give Reddit your award to this post yes why yes I give Reddit award this posted আমি কপি করে এখানে পুরোটা সিলেক্ট uh, করে দিলাম এখন আমি কাজটি সাবমিট করে দিব দেখেন কাজটি কিন্তু বারো সেন্টের প্রায় মোটামুটি ভালোই তো আমি সাবমিট করে দিলাম তারপর আমার কাজটি কিন্তু শেষ তো এভাবে কিন্তু রেডিটের কাজগুলো করতে হয় আরেকটি রেডিটের কাজ দেখি এটা কিভাবে করতে হয় এটাও দেখি তো এটা এখানে অনেক কিছুই বলেছে এত কিছু আসলে পড়ার দরকার নেই প্রায়গুলো একই আপনারা যারা কাজ করেছেন রেডিটের তো গো টু দ্য লিঙ্ক আমরা এই লিঙ্কটিতে যাব যার পর বলছে লিঙ্ক ইয়ার প্রোফাইল তো আমরা আমাদের প্রোফাইল লিঙ্কটা আবার কপি করব কপি করে এখানে আমি সাবমিট করে দিব user name of the person who post ওইটাই এই যে এই ব্যক্তিরটাই আমি একবার দিয়েছি যদিও কাজটি করা আমার ঠিক হচ্ছে না টাইটেল অফ দ্য পোস্ট এখানে দেখি আগে তিনি কি বলেছে তিনি বলেছে Reddit upvote very fast payment তো যেহেতু কাজটি আমি করেছি একবার আপ রেওয়ার্ড দিয়েছি আপবোটও দিয়েছি আমি এখন সাবমিট করে দিই দেখেন সাবমিট করে দিলাম আমার কাজটি শেষ হয়ে গেছে আমার দুইটি কাজই হয়ে গেছে তো এভাবেই কিন্তু রেডিটের কাজগুলো করতে হয় অনেক সময় আমাদের ই দিতে হয় তো আমরা অনেক সময় দিয়ে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন যে ওই কাজটি কিভাবে করতে হয় রেডিটের কাজটি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন